গোল নামে একটা সফটওয়্যার যেই সফটওয়্যার দিয়ে আমরা স্লাইড দিয়ে তৈরি করতে পারবো স্লাইড দিয়ে ভিডিও তৈরি করতে পারবো একটা পিকচার এবং কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারবো এটা হচ্ছে দিকে আমাদের ফ্রশো গোল্ডের টাচ এই সফটওয়্যার দিয়ে আমি কি করতে পারবো আমার কোম্পানির জন্য আমার নিজের জন্য এবং কি একটা পিকচার দিয়ে ইন্ট্রোডিউস করে আমি একটা ভিডিও বানাইতে পারবো তো আমরা ফার্স্ট দেখবো যে কীভাবে সফটওয়্যারটা সেট আপ করবো তো আসুন আমি সফটওয়্যারটা সেট আপ দিই প্রথম এই এ ফাইল থেকে কি এটা ইনস্টল করব একটু ইনস্টলের জটিলতা আছে সেই জন্য এটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যারেক ফাইল সেই জন্য এখানে একটা কি ফিক্স ক্যারেক এই ডট ইফ এটা এই এই ফাইলটা আমার লাগবে এটাকে অ্যাক্টিভ করতে হলে এটাকে অ্যাক্টিভ করতে হলে আমার এই ফাইলটা লাগবে ঠিক আছে তো এখন আমার এটা কি ইনস্টল হচ্ছে ছয় পার্সেন্ট হয়েছে এটা আস্তে আস্তে হোক আমি সফটওয়্যার সম্পর্কে বলি এই সফটওয়্যারটা হচ্ছে যে টাকা দিয়ে কিনতে হবে আর আদারওয়াইজ আপনি ক্র্যাক ফাইল বাসন বা ইউজ করতে পারবেন এটা সুবিধা হবে যে আপনার ইন্ট্রোডিউস একটা ভিডিও তৈরি করতে পারবেন একটা ভিডিও বানায় ওটা কি আপনার যে আপনার নিজের কাজেও ইউজ করতে পারেন আপনার নিজের জন্য হতে পারে এবং কোম্পানির জন্য হতে পারে অ্যাজ ইউর উইশ আপনি বানাইলে বুঝতে পারবেন যে এটা কী কী বানানো যাচ্ছে নেক্সট দিব তারপর আবার নেক্সট দিব নেক্সট আই এগ্রি ইনস্টল এটা ইনস্টল হোক এই এই ফাইলটাকে আমি কপি করলাম এই ফাইলটাকে কপি করব dot net if dot net এটাকে কপি করব আর এইটা কোথায় পাবেন এই ফাইলটা কোথায় পাবেন এটা আমার ভিডিও ডিসক্রিপশানে গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করা থাকবে আপনাদের জন্য তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে এটার কাজ ঠিক আছে তো এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে এটা হওয়ার পর এটা কমপ্লিট যখন হবে তখন আমি ওই যে ফাইলটা কপি করছি এই ডট এই ডট ই ফাইলটা যেটা কপি করব এটাকে আমি কোথায় দিব সি প্রোগ্রামে দিব আমি এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে সম্ভবত আবার ওকে রিবেট নাও মানে আমার কম্পিউটারটা রিস্টার্ট চাচ্ছে তাহলে আমি রিস্টার্ট দেওয়ার আগে একটা জিনিস করব প্রোগ্রাম ফাইলস যাব প্রোগ্রাম ফাইলস থেকে আমি যাব যে এক্স এই এই ফাইলে যাব এখানে প্রোটোকলটা যাব এই জায়গায় পেস্ট করে দিব কন্ট্রোল বি চাপলাম কন্ট্রোল বি চাপার পর এটা এখানে পেস্ট হচ্ছে ঠিক আছে রিপ্লেস উইথ যে রিপ্লেস করে দিব এখানে যে ফাইলটা আছে ওই ফাইলটা তারপর আমার কাজ শেষ এই কম্পিউটারটা রিস্টার্ট নিবে এটা লাইসেন্স হয়ে যাবে